একবার প্রশ্ন শেষ করে দিই সকালে ঘুমানো যাবে কি প্রশ্ন করেছেন আপনারা সকালে ঘুমান তো মনে তাই না ম্যাক্সিমাম সবাই ঘুমান তাই না আপনারা চেষ্টা করবেন যে সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো উচিত নয় প্রথম রাত্রে ঘুমিয়ে যাবেন না আগে ক্রিকেট খেলা দেখবেন ফুটবল দেখবেন বারোটা সাড়ে বারো একটার দিকে ঘুমাবেন তাই না লাহাউল্লাহ কতিল্লাবিল্লা রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করে গেছেন উম্মতের জন্য আবু দাউদের হাদিসের সনদ সহি আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ তুমি আমার উম্মতের লোকদের সকালের কাজে তুমি বরকত দান করো এই জন্য রসদ সাল্লাম সকালে কখনো ফজরের আগে কখনো ফজরের পরে তিনি কাজে পাঠাতেন এই সাহাবি বর্ণাকারী সাখর তিনি বলছেন আল্লাহ রাসুলের হাদিসটা মনে করে আমি ব্যবসার কাজে সকাল থেকে শুরু করার কারণে আল্লাহ ব্যবসাতে প্রচুর করে বরকত দান করেছিলেন তাহলে আপনি বরকত থেকে মাহরুম হচ্ছেন আর প্রথম রাত্রিতে কোনো কল্যাণ নাই শেষ রাত্রিতে কল্যাণ বেশি আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এই সময় দোয়া কবুল হয় দ্বিতীয়ত ফজরের সাইমে কোরআন পড়লে সমস্ত রহমতের ফেরেস্তা উপস্থিত থাকে তৃতীয়ত ফজরের পর থেকে কাজ শুরু করলে সব কাজে বরকত হবে তা ঘুমাবেন না এই টাইমে কোরআন তেলাওয়াত করবেন কাজে বেরিয়ে যাবেন কথা বল যদিও আপনার অফিস দশটায় তার আগে ঘুমিয়ে নেবেন তাই না এসলে ঘুমানো উচিত না আচ্ছা শেষ করি সুরা এখলাসের ফজিলত সম্পর্কে বলুন আপনারা তো জানেন সুরায় এখলাসের অনেক ফজিল তার মধ্যে একটা হলো যদি কেউ দশবার নিয়মিত পড়ে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ তৈরি করবেন সাহাবিরা প্রশ্ন করলো যদি কেউ যদি বিশ বার পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ তৈরি করবেন আবার প্রশ্ন করলো যদি তিনবার তিরিশ বার পড়ে তা আল্লাহ তার জন্য তিনটা প্রাসাদ তৈরি করবেন এবার উমর রদি আল্লাহ বললেন যদি আরো বেশি পড়ি আল্লাহ রাসুল বললেন যে আল্লাহর ভান্ডারে কম নাই সুবাহান আল্লাহ হামদেহি আর একটা হাদিস তিনবার পড়লে কোরআনের তৃতীয় মানে তিন ভাগের এক ভাগ পড়া হয়ে যায় মহাদ্দিসগণ এখানে ব্যাখ্যা দিচ্ছেন কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে পুরো কোরআনটা খতম করার সোয়াবটা পেয়ে যাবে যদিও প্র্যাকটিক্যাল পড়ার যে সোয়াব সেটা পাবে না কিন্তু এটা সুরার মর্যাদা এটা কি সুরা এখলাসের মর্যাদা এটা জানেন তো আপনারা জনৈক ইমাম বলেন যে মসজিদে আসে না সে মুত্তাকি নয় জটিল ব্যাপার তো যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে না সে মুত্তাকি নয় কথা ঠিক নাকি ঠিক না তাই না যদি হাদিস বলি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল মসজিদ বাইতু কুল্লে তাকিন প্রত্যেক মুত্তাকি ব্যক্তির আসল ঘর হল মসজিদ তাহলে যে ব্যক্তি মুত্তাকি তার মূল ঘর কি মসজিদ ঠিকই তো যে মসজিদে আসে না সে কি পুরনো মুত্তাকি না মসজিদ মসজিদ মসজিদ এবাদতের স্থান আপনি বাড়িতে পড়লেও বাড়ির একটা জায়গাকে মসজিদ বানিয়ে নিতে হবে যেটা আউবাকর বানিয়েছিলেন মসজিদ একটা আলাদা পৃথক একটা জায়গা কথাটা বলেছেন যিনি হয়তো এই হাদিসের আলোকে বলেছেন মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মসজিদে এসে জামাতে সালাত আদায় করা মনে থাকবে মুনাফিকের বৈশিষ্ট্য হলো কি জামাত ছেড়ে সালাত আদায় করা মুনাফেক জামাতে সালাত আদায় করে না এটা মৌকুফ সূত্রের হাদিস মা মুনাফিকুন মালুমুন মিন মুনাফিক ব্যক্তি জামাত থেকে সাইডে থাকে বসেন বসেন আমি শেষ করবো শেষ করবো তো আমি আর আর প্রশ্ন দেবো না আর প্রশ্ন আসলে দুই তিনটা শেষ করি আপনারা প্রশ্ন করতে থাকবেন শেষ করি তারপরে এক একটা প্রশ্ন করবেন আপনারা আপনারা কিন্তু সবাইকে বসা রাখা ঠিক হচ্ছে না তো মসজিদের ব্যাপারে যে প্রশ্নটা করেছেন নাকি আপনারা চেষ্টা আমি বলবো না এইভাবে সরাসরি যে সে মুত্তাকি থেকে বেরিয়ে গেল মুত্তাকি না কিন্তু আল্লাহ বলছেন কি হুদাল্লিল মুত্তাকিন তারপরেরটা কি আল্লাদিনা বিল তারপরে কি সলা সালাত আদায় করে যারা দ্বিতীয় গুণ মুত্তাকের প্রথম গুণ গায়েব বিশ্বাস করা তা আমরা চেষ্টা করব ওয়াক্ত মোতাবেক জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন আকুল কাউলি আস্তাকুর আলী আলকুম সাহেব মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত